তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন তো আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও তো আজ আপনাদেরকে দেখাবো কিভাবে স্টাইলিশ নেম বা ফন্ট চেঞ্জ করবেন তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন ফন্ট চেঞ্জ কত সুন্দর দেখাচ্ছে ঠিক এইভাবেই ঠিক এইভাবে আপনাদেরকে দেখাবো কীভাবে নামটা চেঞ্জ করবেন তো গাইজ চলুন শুরু করা যাক তো গাইজ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর বেলাইকনটি ক্লিক করে বাজিয়ে দিন তো চলো গাইজ ভিডিওটি শুরু করা যাক তো গাইজ কাজটি করতে হলে আপনাকে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে সেই অ্যাপ্লিকেশানটি হলো ফেসবুক লাইট কীভাবে ডাউনলোড করে দেখে দিচ্ছি প্লে স্টোরে সোয়া সার্চ দেবেন ফেসবুক লাইট ফেসবুক লাইভ তো গাইজ এই অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাবেন থ্রি ডট আইকন আছে তিনটে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিজে দিকে চলে আসবেন নিজে দিকে আসার পর এখানে দেখতে পাবেন সেটিং সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর নিচে দিয়ে চলে আসবেন এখানে দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে এডিট অপশান এডিটে ক্লিক করবেন তো গাইজ এডিট এডিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যেটি নাম আগে থেকে লেখা ছিল এটি সরিয়ে নেবেন সরিয়ে নেওয়ার পর এটাকে সরিয়ে দেবেন সরিয়ে দেওয়ার পর আপনি যে স্টাইলে নামটি লিখবেন সেটি তো গাইজ স্টাইলটি করার জন্য এখানে গ্যাপ ব্যবহার করতে হবে এভাবে দুইবার গ্যাপ করলে কিন্তু ম্যাচ নেবে না তো গ্যাপটি কীভাবে কপি করবেন আমি দেখাচ্ছি তো গাইজ ভিডিও ডেসক্রিপশানে কিন্তু এই চিহ্নটা পেয়ে যাবেন কিন্তু এখান থেকে চেপে ধরলে এখান থেকে কিন্তু কপি হবে না তো কপি কীভাবে করবেন সেটা দেখাচ্ছি এখানে দেখতে পাবেন share option share option click করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন কপি লিঙ্ক কপি লিঙ্কে ক্লিক করবেন দেখতে পাবেন কপি লিঙ্কে ক্লিক করবেন আপনার ভিডিওটি কপি হয়েছে কপি হওয়ার পর সোজা আপনার মোবাইলের ক্রোম ব্রাউজে চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে দেখতে পাবেন চিপে ধরবেন এখানে দেখতে পাবেন পেস্ট পেস্টে ক্লিক করবেন পেস্ট সার্চ বাটনে ক্লিক করে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাবেন ডেসক্রিপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন ডেসক্রিপশানে ক্লিক করে নিচের দিকে দেখতে পাবেন সেই জিনিসটি এসে গেছে চিহ্নটি এবং গ্যাপটি এখানে চিপে ধরে গ্যাপটিকে কপি করে নেবেন দেখুন আমি কপি করে নিচ্ছি কপি কপি করে দেওয়ার পর কোনো একটি জায়গায় আপনি নোট করে দিতে পারেন আমি এখানে নোট করে দিচ্ছি বা আমার নোট করা আছে তার জন্য আপনারা নোট করে দেবেন তারপরে নিচে যে চিহ্নটি আছে নিচে চিহ্নটি এই চিহ্নটি কপি করে নেবেন এখানে চাপ দিয়ে কপি অপশানে ক্লিক করে কপি করে নেবেন দিয়ে এটিও নোট করে নেবেন নোট করার পর আপনাকে আবার ওই ফেসবুকে যেতে হবে ফেসবুকে ক্লিক করার পর আবার সেখানে যেতে হবে ক্রিয়েটার এখানে ক্লিক করে সেটিং সেটিংয়ে ক্লিক করে আবার পার্সোনাল প্রাইভেসি আবার এডিট এডিটে ক্লিক করার পর আপনি এটিকে কাটিয়ে দেবেন দিয়ে আপনার বড় হাতের ইংলিশ লেটারটি লিখবেন আমার যেমন লিখছি এস দিয়ে আপনার সেই নোটসে ক্লিক করা এটি কপি করতে হবে কপি করে আবার ফেসবুকে গিয়ে এখানে পেস্ট করবেন পেস্ট করে আবার আপনি নামটি লিখবেন এম আমার নামটি লিখছি আবার পেস্ট এখানে হবে না সরি এ হবে আবার পেস্ট করে দেবেন আবার এম লিখবেন আপনার নামটি লিখবেন এম না আবার পেস্ট করে দেবেন আবার আই আবার পেস্ট গিয়ে লাস্ট নেমে লিখবেন আবার আপনার লাস্টের যে লেটারটা লাস্টের লেটারটা একটা বাদ দিবেন দিয়ে পুরো ফার্স্ট নেমে লিখে দেবেন লাস্টের লেটার এখানে লিখে আবার চাপ দিয়ে পেস্ট করবেন দিয়ে সেই চিহ্নটি কপি করতে হবে আপনাদের যিনি নোট করেছিলেন এই চিহ্নটি কপি করতে হবে কপি করার পর আবার ফেসবুকে যেতে হবে ফেসবুকে যাওয়ার পর আবার চাপ দিয়ে পেস্ট করে দেবেন তো গাইজ পেস্ট করার পর এখানকার কাজ শেষ এখানে যদি রিভিউ চেঞ্জ মারেন তো রিভিউ চেঞ্জ হবে না তার আগে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে ভিপিএন ভিপিএন দিয়ে চেঞ্জ করতে হবে তো ভিপিএন অলরেডি আমার ডাউনলোড করা আছে তার জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন এখানে লিখবেন ফ্রি ভিপিএন দেখতে পাচ্ছেন আমি ফ্রি ভিপিএন লিখেছি ফ্রি ভিপিএন লিখবেন এখানে দেখতে পাবেন এই হলুদ অ্যাপ্লিকেশানটা ইনস্টল করবেন দিয়ে ফোন করবেন তো গ্যাস ওপেন হওয়ার পর অ্যাডাস লেয়ারগুলো কাটিয়ে দেবেন তো গাইজ তারপরে এখানে দেখতে পাবেন তো গাইজ তারপর এখানে দেখতে পাবেন অপশনাল সার্ভার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন জাপান জাপানে ক্লিক করবেন জাপানে ক্লিক করার পর প্রথম অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই চিহ্নটাতে ক্লিক করবেন দিয়ে স্টার্ট করবেন আমি ক্লিক করে দিচ্ছি তো গাইজ আপনার ভিপিএন বা আমার ভিপিএন কানেক্ট হয়ে গেছে তো সরাসরি এখান থেকে ব্যাঙ্ক চলে যাবেন ব্যাঙ্ক যাওয়ার পর আপনার ফেসবুকে চলে যাবেন তো गाइस ফেসবুক এ যাওয়ার পর এখানে করতে আছেন রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করবেন তো गाइस রিভিউ চেঞ্জ ক্লিক করার পর এখানে তো আছেন দুটো অপশন আপনাকে বেছে নিতে হবে কোনটি ভালো বা কোনটি আপনি নিতে চান তো এখানে তো আছেন উপরটা উপরটা আবার এলোমেলো হয়ে গেছে তার জন্য ভালো আছেন দেখতে পাচ্ছেন নিচেরটা খুব ভালো যাচ্ছে দেখতে তার জন্য এটা ক্লিক করলাম তারপর দেখতে এখানে পাসওয়ার্ড চাইছি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেবেন ফেসবুকের পাসওয়ার্ড দিচ্ছি তো গাইজ পাসওয়ার্ডটি দিয়ে ফেলেছি তারপরে তো গাইজ এমএজে ক্লিক করার পর দেখতে পাবেন আমার নাম চেঞ্জটি সাকসেসফুল হয়ে গেছে দেখছেন তো ডাইরেক্ট আপনি ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাবেন চেঞ্জ হয়েছে হয়নি দেখতে পাবেন কত সুন্দর দেখাচ্ছে আপনার নেমটি কি বিউটিফুল দেখাচ্ছে তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো গাইস ধন্যবাদ